welcome to exploring odisha আজি আম এক্সপ্লোরিং ওড়িশা টিম আসি পৌঁছিছি ରାଉରକେଲା ଆଡ଼େ ଯେଉଁଟାକି ଆମର ଷ୍ଟିଲ୍ ସିଟି ଅଫ୍ ଓଡ଼ିଶା ରୂପରେ ଆମେ ବହୁତ ଭଲ ଭଲ ଭାବେ ଜାଣିଛେ ତ ମୋ ସାଙ୍ଗରେ ଆଜି ମୋର ସାଙ୍ଗମାନେ ବି ଅଛନ୍ତି ଆଉ ଆମ କ୍ୟାମେରା ପଛପଟେ ଆଜି ଅଛନ୍ତି ମିଷ୍ଟର ଭଗବାନ ମୋର ବାଁ ପଟେ ଆଜି ଅଛନ୍ତି ପ୍ରକାଶ ଆଉ ଏଠି ଅଛନ୍ତି ସମୀର ଆଉ ଯେଉଁକି ସୁମନ ଯିଏକି ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓରେ ଆପଣ ଦେଖିଥିଲେ କୋଇଲିଙ୍କର ଭିଡ଼ିଓରେ ତ ସୁମନ ବି ମୋ ସାଙ୍ଗରେ ଅଛନ୍ତି ଆଉ ମୁଁ ହେଉଛି ସୀତାଂଶୁ ତ ଆଜି ଆମେ ବର୍ତ୍ତମାନ ରାଉରକେଲାର ମଧୁସୂଦନ ଛକ ପାଖରେ ଆସିକି ପହଞ୍ଚିଛେ তো আজি আমি ପ୍ଲାନ୍ କରିଛୁ କି ଆଜି ଆମେ ହନୁମାନ ପାର୍ଟି ଆଉ ଯିବା ଆଉ ତାପରେ ଯଦି ସମୟ ହେବ ତ ବୈଷ୍ଣୋଦେବୀ ଟେମ୍ପଲ୍ ବି ଯିବା ତ ଚାଲନ୍ତୁ ଷ୍ଟାର୍ଟ କରିବା ଆଜିର ଭିଡ଼ିଓ সো বন্ধুগণ এবে আমি আসিকি পৌঁছিছু হনুমান বাটিকা ভিতরে থাকা মা কালী মন্দিরের আঠি আসবা পরে এঠিকার যে শান্ত আধ্যাত্মিক পরিবেশ আপনার নিশ্চিত রূপে পসন্দ লাগবে আউ এটি আমি হনুমান বাটিকার যে মুখ্য আকর্ষণ হচ্ছে যে হনুমানকর সেভেন্টি ফাইভ ফিট্র যে প্রতিমা রয়েছে তাকে আমি দেখা নিশ্চিত রূপে যা তো তা পূর্বর এঠিকার যে ମାହୋଲ ରହିଛି ଯେଉଁ ପରିବେଶ ଆଧ୍ୟାତ୍ମିକ ପରିବେଶ ରହିଛି ସେଠାରେ କିଛି ସମୟ ବ୍ୟତୀତ କରିବାକୁ ଆମେ ଏଠି ମାନେ ଭାବିଲୁ ଆଉ ନିଶ୍ଚିତ ରୂପେ ଆମକୁ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗୁଛି ଏଠି ଆସିକି ତ ଆଶା କରୁଛି ଆପଣମାନେ ବି ଯେତେ ଆସିବେ ତ ଏଠାକୁ ନିଶ୍ଚିତ ରୂପେ ଆସନ୍ତୁ କିଛି ସମୟ ଆପଣ ବିତାନ୍ତୁ ଏଠି ତାପରେ ଆପଣଙ୍କର କ'ଣ ମତାମତ ରହିଛି ଏଇ ଜାଗା ବିଷୟରେ ତ ନିଶ୍ଚିତ ରୂପେ ଆମ କମେଣ୍ଟରେ ବି ଲେଖନ୍ତୁ ତ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯିବା ଏହାପରେ ହନୁମାନଙ୍କ ଯେଉଁ ପ୍ରତିମୂର୍ତ୍ତି ପାଖକୁ ତ ଚାଲନ୍ତୁ ଯିବା ফ্রেন্ডস বর্তমান আপনার দেখলে হনুমান বাটিকা আমি আসলু আজি তো হনুমান যে প্রতিমা আছে দেখি সেভেন্টি ফাইভ ফিট্র মু যা আগুর কইলি তো কেবল হনুমান প্রতিমা নাই যা আপনার এবার দেখলে କି ଭିଡ଼ିଓରେ କି ଆମ ପାଖରେ କାଳୀଙ୍କ ମନ୍ଦିର ଅଛି ଆଉ ଚର୍ଚ୍ଚିକାଙ୍କ ମନ୍ଦିର ଅଛି ଆଉ ଅନେକ ଗୁଡ଼ିଏ ମନ୍ଦିର ବି ଅଛି ତ ଛୋଟ ଏଠି ଦେଖିପାରୁଛି ପାର୍କ ଟାଇପ୍ର ଛୋଟ ଜାଗାଟି ଅଛି ବହୁତ ଶାନ୍ତ পরিবেশ বহুত মানে আপনার খুশি লাগবে এটি আসিকি নিশ্চিত রূপে আমি লাগিলা আপনার নিশ্চিত রূপে আসিকি আমার ভিডিও মানে কমেন্ট বক্স নিশ্চিত রূপে জনাতু আউ শেয়ার বি শেয়ার বি করন্তু আউ সাবস্ক্রাইব করনা যদি সাবস্ক্রাইব বাটন রে যাই কি সাবস্ক্রাইব করন্তু আউ নিশ্চিত রূপে যদি আপন নুয়া ভিডিও দেখছন এইটা ফার্স্ট ভিডিও দেখছন ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମାରୁ ବି ଭୁଲିବେନି ତ ଆହୁରି ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ଭିଡ଼ିଓ ଆମେ ବନେଇଛୁ ଆଉ ଆପଣଙ୍କୁ ଫ୍ୟୁଚର୍ରେ ବି ଆହୁରି ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ଭିଡ଼ିଓ ଦେବୁ ଆଉ ଓଡ଼ିଶାର ଯେତେକ ଦର୍ଶନୀୟ ସ୍ଥାନ ଅଛି ସମ ସବୁର ଭିଡ଼ିଓ ଦେବା ପାଇଁ ଆମେ ଚେଷ୍ଟା କରିବୁ ବିଷ୍ଣୁଦେବୀ ମନ୍ଦିରକୁ ଦେଖିପାରିଥିବେ କିଭଳିଆ ଅବସ୍ଥା ରାଉରକେଲା ଦେଖାଯାଉଛି ଅଧା ସିଟି ଦେଖାଯାଉଛି